আজকের ভিডিওটা আমরা বন্ডেক্সের কিছু আপডেট নিয়ে কথা বলবো এই ভিডিওটা মেইনলি করা তাদের জন্য যারা এখনও বন্ডেক্স মাইনিং শুরু করেননি অথবা যারা শুরু করেছেন কিন্তু ইরেগুলার মাইনিং করছেন অর্থাৎ ঠিকঠাক সময় মতো মাইনিং অন করছেন না এই ভিডিওটা দেখার পরেও যদি আপনারা বন্ডেক্সে জয়েন না করেন অথবা রেগুলার মাইনিং না করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের আফসোস করতে হতে পারে যেমনটা পাই এবং সাতশির ক্ষেত্রে করেছিলেন আমি আমার গত ভিডিওতে বন্ডেক্স সম্পর্কে অনেক কিছু বলেছি কেন বন্ডেক্স একটা ভালো প্রজেক্ট আপনাদেরকে একটা ভালো প্রফিট দিতে পারে সব কিছু আমি আমার গত ভিডিওতে আলোচনা করেছি এছাড়া আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি কি করে বন্ডেক্সে অ্যাকাউন্ট করতে হয় বন্ডেক্স অ্যাপসটা এই মুহূর্তে প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না কোথা থেকে অ্যাপস ডাউনলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট করবেন সব ডিটেলস আমি বলেছি ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিব সেখান থেকে দেখে যারা এখনও যুক্ত হননি তারা যুক্ত হয়ে নেবেন আজকে থেকে মাইনিং করা শুরু করবেন আশা করছি আমার কাজ হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করা আপনারা যদি এতে ইন্সপায়ার হন তাহলে আমারও কিছু লাভ হবে আপনাদেরও কিছু লাভ হবে আপনারা আমার রেফারে কাজ করলে আমার কিছু বাড়তি ইনকাম হয়তো এখান থেকে হবে জানি না সেটা শেষ পর্যন্ত উইথড্র পাবো কি না কারণ পায়ের যে রেফারেল ইনকাম সেটা কিন্তু এখন উইথড্র দেয়নি তবে আপনার লাভ হবে এটা কিন্তু নিশ্চিত তাই যারা ভিডিওটা দেখছেন আপনি যদি এখনও বন্ডেক্স মাইনিং শুরু না করে থাকেন আর যদি আফসোস না করতে চান তাহলে এখনই এই প্রসেসটা কমপ্লিট করুন মাইনিং শুরু করুন বন্ডেক্স দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে তারা বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সাথে ক্রিপ্টো রিলেটেড এবং ওয়েব থ্রি রিলেটেড অর্থাৎ ওয়েব থ্রি নিয়ে যারা কাজকাম করছে যেসব কোম্পানি তাদের সাথে বিভিন্ন সময় তারা ডিসকাস করছে লাইভে যাচ্ছে তাদের মেইন টার্গেটটা হচ্ছে আপনারা জানেন ফ্রিল্যান্সিং যারা করে ফ্রিল্যান্সিং কিছু মার্কেট প্লেস আছে freelancer dot com Fiverr dot com এইসব সাইটে তারা কাজ করে এবং সেখান থেকে পেমেন্ট নেয় আমাদের দেশেও অনেকে রয়েছে যারা এইসব সাইটের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে থাকেন বন্ডেক্স সেই রকম একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে এবং তারা বলছে বলছে যে সেটা হচ্ছে ওয়েব থ্রি অর্থাৎ ইন্টারনেট দুনিয়ার একটা নতুন ভার্সন সহজে বললে যেটা বুঝতে পারবেন ইন্টারনেট দুনিয়ার একটা নতুন ভার্সনে তারা ওই ধরনের একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে এবং হয়তো এরকম হতে পারে তাদের প্ল্যাটফর্মে যে লেনদেনগুলো হবে অর্থাৎ বায়ার এবং সেলারের মধ্যে যে অর্থনৈতিক লেনদেন হবে সেই অর্থনৈতিক লেনদেনগুলো কিন্তু তাদের এই ক্রিপ্টো দিয়েই হতে পারে তাহলে তারা কিন্তু অলরেডি তাদের এই ক্রিপ্টোটা যেটা আমরা মাইনিং করছি কোথায় ব্যবহার হবে তারও একটা স্পেস তৈরি করে ফেলেছে অর্থাৎ আপনারা জানেন যে যে ক্রিপ্টোর ইউজ কেস যত বেশি হয় সেটার প্রাইস প্রাইস কিন্তু তত তাড়াতাড়ি আপ হয় এবং ভালো একটা প্রাইসে চলে যায় তারা ইউজ কেস তৈরি করার জন্য প্রথমে কিন্তু তারা ইউজ কেস তৈরি করছে দেন তারা মার্কেটে আসবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এটা কিন্তু বাইন্যান্সের সাথেও একটা সম্পর্ক আছে বাইন্যান্সের সাথেও যুক্ত রয়েছে বাইন্যান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ইতিমধ্যে কিন্তু এই বন্ডেক্সকে নিয়ে টুইটও করা হয়েছে টুইটটা আপনারা বাইন্যান্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গেলে দেখতে পাবেন এবং আমার গত ভিডিওতেও দেখতে পাবেন এছাড়াও গত একুশ ঘন্টা আগে তারা একটা টুইট করেছে যেখানে তারা জানিয়েছে যে তাদের যে সিইও এম আর এল প্যালোমেরা তিনি ক্রিপ্টো সম্পর্কিত একটা ডিসকাশনের জন্য লাইভে যাচ্ছে বিগ ক্রিপ্টো নামক একটা এজেন্সি আছে যারা হচ্ছে ক্রিপ্টো নিয়ে রিসার্চ করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সিগন্যালও প্রোভাইড করে থাকে আমরা যদি তাদের টুইটার হ্যান্ডেলে গিয়ে একটু বুঝতে চেষ্টা করি যে বিগ ক্রিপ্টোটা কী এটা হচ্ছে বিগ ক্রিপ্টোর টুইটার হ্যান্ডেল আমি যেটা বলেছি যে তারা ক্রিপ্টো নিয়ে রিসার্চ করে তাদের টুইটগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন নিচের দিকে অনেকগুলো রিসার্চের রেজাল্ট তারা দিয়েছে বিভিন্ন সময় সিগন্যাল দিয়েছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে বাইবিট যে এক্সচেঞ্জ রয়েছে আপনারা সবাই হয়তো জানেন বাইবিট এক্সচেঞ্জ না জানার কথা নয় এই এক্সচেঞ্জের কিন্তু তারা অফিসিয়াল পার্টনার দেখেন এখানে লেখা আছে বাইবিট অফিসিয়াল পার্টনার তাহলে এটা নিশ্চিত যে বিগ ক্রিপ্টো কোনো ফেলনা অর্গানাইজেশন নয় এছাড়াও আমরা যদি বন্ডেক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে আরও একবার ফেরত যাই ইতিমধ্যে ক্রিপ্টো এবং ওয়েব থ্রি রিলেটেড অনেক প্রতিষ্ঠানের সাথে বন্ডেক্স কিন্তু তাদের যে লাইভ স্ট্রিম এবং আলাপ আলোচনা বিভিন্ন সময় লাইভে আসা সেগুলো করে ফেলেছে এখানে আরও একটা টুইট দেখতে পাচ্ছেন আর এস ভিপি একটা অর্গানাইজেশন আছে যারা ক্রিপ্টো নিয়ে কাজ করে এবং ওয়েব থ্রি নিয়ে কাজ করে তাদের সাথেও কিন্তু বন্ডেক্স ইতিমধ্যে তাদের ডিসকাশন কমপ্লিট করেছে বোঝাই যাচ্ছে বন্ডেক্স খুব অর্গানাইজ একটা ওয়েতে আগাচ্ছে এবং তারা খুব তাড়াতাড়ি হয়তো ভালো কিছু নিয়ে আসবে মার্কেটে যেটা হচ্ছে ক্রিপ্টোর সাথে ফ্রিল্যান্সিংকে একটা সম্পর্ক তৈরি করতে সহযোগিতা করবে এবং তাই যদি হয় তাহলে বন্ডেক্সের ভ্যালু কিন্তু খুব দ্রুতই খুব ভালো পরিমাণ একটা ভ্যালু ক্রিয়েট করতে যাচ্ছে বন্ডেক্স ফ্রিতে এইরকম একটা অপরচুনিটি হারানোর কোনো প্রশ্নই আসে না তাই এই ভিডিওটা দেখা মাত্র যারা দেখছেন দেখা মাত্রই বন্ডেক্সটা মাইনিং শুরু করে দিন কি করে মাইনিং করবেন সেটার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেখানে কিভাবে মাইনিং করবেন সেই রিলেটেড একটা ভিডিও লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা এখনই মাইনিং শুরু করে দিন আর বন্ডেক্স সম্পর্কে সকল আপডেট সময় মতো পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ সেখানেই সবচেয়ে আগে আপডেটগুলো দেওয়া হয় এছাড়াও আপনি চাইলে টুইটারে আমাকে ফলো করতে পারেন এবং ফেসবুকে আমাদের একটি গ্রুপ আছে সেখানেও যুক্ত হতে পারেন এই সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে